নমস্কার আপনারা দেখছেন খবর প্লাস কমিউনিস্ট তৃণমূল তৃণমূল তারা আবার বামপন্থী ডানপন্থী তৃণমূল কি করে বামপন্থী হচ্ছে বা তৃণমূলের এই বামপন্থায় যাত্রা এই নিয়েই আজকে আমরা আলোচনা করব যে কমিউনিস্ট তৃণমূল আপনারা দেখছেন খবর প্লাস আর আমি আপনাদের সঙ্গে সুজন আপনারা খবরটা দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি আমাদের সঙ্গে থাকবেন দেখুন আজকের যে আলোচনার বিষয় সেটা হলো যে এই যে তৃণমূল কংগ্রেস কংগ্রেস থেকে ভেঙে আসা একটা দল সেই দলটা বরাবরই সবাই জানে ডানপন্থী দল কিন্তু এই ডানপন্থী দলের অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দলীয় পদ নেওয়ার জন্য যে ফর্মটা ফিল করতে হয় যে দলীয় সদস্য হওয়ার জন্য তাদের যে কিছু পয়েন্ট রয়েছে যে এই এই পয়েন্টগুলো মেনে চললে এই এই নিয়মগুলো মেনে চললে এই নীতিগুলো মেনে চললে তাহলে আপনি তার দলের সদস্য হতে পারবেন এই দলীয় সদস্য হওয়ার জায়গায় কিন্তু অবশ্য তৃণমূল তারা লিখেছে যে আমাদের ভাবনা হলো সোশ্যালিস্ট ভাবনা এবং আমরা সমাজতান্ত্রিক এই শব্দটা তৃণমূলে লেখা রয়েছে ডানপন্থী দল আবার তারা লিখছে সমাজতান্ত্রিক এটা এই মুহূর্তে দাঁড়িয়ে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা অনুগামী যারা সমর্থক বা যারা বিশেষ করে বামপন্থা ঘরানা থেকে যারা এসছে তারা বলছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যদি আপনি সঠিক অর্থে কাউকে বামপন্থী বলতে চান তাহলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় বহু মানুষ প্রকাশ্যে বলেছেন বহু মানুষ সেটা বিশ্বাসও করেন এই নির্বাচনে আমরা যখন দেখলাম যে সিপিআইএম যারা মূলত বামপন্থার ঘোষিত টেন্ডার নিয়ে যারা বসে রয়েছে বামপন্থা মানেই তো সিপিআইএম নয় বামপন্থার একটা বৃহত্তর উদ্দেশ্য আছে বামপন্থার একটা বৃহত্তর আঙ্গিক রয়েছে গোটা মানে শুধুমাত্র রাজ্য না গোটা দেশ গোটা বিশ্বের কাছে বামপন্থার আলাদা কদর রয়েছে তাদের দৃষ্টিভঙ্গির জন্য এই দৃষ্টিভঙ্গির কারণেই অন্যান্য দলের থেকে বামপন্থীরা আলাদা হন তার মানে এটা মানে বলার একেবারে বিরাট কোনো ব্যাপার না যে সিপিআইএম মানেই তারা কমিউনিস্ট সিপিআইএম মানেই তারা বামপন্থা বামপন্থী এরকম ভাবার কোনো কারণ নেই বহু মানুষ রয়েছেন যারা অন্য দলে রয়েছেন সেই অন্য দলের মানুষের যা জীবনযাপন যা জীবন দর্শন বা তাদের যে রাজনৈতিক চিন্তাধারা সেই চিন্তাধারা কমিউনিজমের সঙ্গে মিলে যায় তাই কমিউনিজম এরকমই একটা বিষয় যে আপনার ভাবনা যদি তার সঙ্গে মিলে যায় আপনার ইচ্ছা যদি তার সঙ্গে মিলে যায় আপনার জীবন যাপন যদি তার সঙ্গে মিলে যায় আপনি সিপিআইএম না হয়েও আপনি কমিউনিস্ট হতে পারেন সেই রকমভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকেই বলছেন যে ইনি অনেকের থেকেই লাল ঝান্ডা না নিয়ে ঘুরে বেড়ালেও ইনি বামপন্থী কারণ এনার জীবনযাপন এনার জীবন দর্শন এনার রাজনৈতিক চলা বলা সমস্ত কিছুই অনেক বামপন্থী নেতাদের যা যা আছে সম্পদ অনেক কমিউনিস্টের যারা নেতা লাল ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ান সবার কথা বলছি না কমিউনিস্টের ধারণা কিন্তু বৃহত্তর ধারণা এটা কুয়োর ব্যাং না যে একটা ছোট্ট জায়গায় একটা রাজ্যের মধ্যে সিপিআইএম আর লাল ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ালাম মানেই আমি বিরাট বড় কমিউনিস্ট এরকম ছোট্ট কুয়োর ভাবনা কিন্তু এটা নয় বৃহত্তর আঙ্গিকের কারো পৈতৃক সম্পত্তি নয় এটা এটা ভাবনার সম্পত্তি এটা জীবন দর্শনের সম্পত্তি এটা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির সম্পত্তি এটা কারো ঝান্ডার সম্পত্তি নয় তবু আপনাদের বলে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকে বলছেন এবার আপনাদের যে আসল কথা যেটা আসবো সেটা হলো যে প্রশান্ত কিশোর কিন্তু দলের এই কেন প্রশান্ত কিশোরের এই যে সফলতা এই যে তৃণমূল কংগ্রেসকে নিয়ে কাজ করার এই যে সফলতা দু সালে যে দলটা মুক্তুবড়ে পড়েছিল সরকারে থাকা কালীনও প্রায় হাঁপা বাসনে সাংসদ ভাগ হয়ে যায় এইরকম একটা মুক্তুবড়ে পড়া একটা দলের ভার নিয়ে দায়িত্ব নিয়ে দু সালে তাদেরকে জিতিয়ে দেবেন এই দায়িত্ব নিয়ে প্রশান্ত কিশোর কিন্তু বামপন্থী লাইনেই কিন্তু হেঁটেছেন কমিউনিজম লাইনেই কিন্তু তিনি হেঁটেছেন তিনি প্রথমেই দায়িত্ব নিয়ে তিনি বুঝতে পেরেছিলেন তার যে সফলতার যে কয়েকটা কারণ সেই কারণ বিশ্লেষণ করে তারপরে আসবো যে কেন বামপন্থী লাইনে তৃণমূল কংগ্রেস হাঁটছে প্রশান্ত কিশোরের হাত ধরে তিনি দিদিকে বলার মতো তিনি প্রজেক্ট নামিয়েছেন সেখানে তিনি বুঝতে পেরেছিলেন যে মানুষের সরাসরি এই যে মাঝখানে কোনো ভায়া নয় মাঝখানে কোনো পার্টি অফিস নয় মাঝখানে কোনো মানে এ দাদা সে দাদা নয় ডিরেক্ট মানুষ যদি কানেক্ট করতে পারে তার সর্বোচ্চ নেত্রের সঙ্গে এটাই তো কমিউনিজম যে মাঝখানে দশ রকম ভাগ দশ রকম ভাগে ধাপে ধাপে ধাপে ধাপে ওই পর্যন্ত পৌঁছতে হবে ততক্ষণ তো শেষ কমিউনিজম বলছে যে সরাসরি যোগাযোগ সরাসরি কথাবার্তা চলবে খেটে খাওয়া মানুষের সঙ্গে তাই তিনি প্রথমেই নামিয়েছিলেন দিদিকে বলো মানুষ সরাসরি কানেক্ট করার কথা ভেবেছিলেন মানুষ সরাসরি কানেক্ট করতে পেরেছিলেন বহু লোকের সমস্যা মিটেছে সরাসরি সেখানে যোগাযোগ করে বাংলার গৌরব মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নামিয়েছেন তিনি বিভিন্ন প্রকল্পের মধ্যে অনেক প্রকল্প দুয়ারে সরকারের প্রকল্প তিনি নামিয়েছেন প্রশান্ত কিশোর কেন নামিয়েছিলেন দুয়ারে সরকার ওই একইভাবে যে সরকারের যে পরিষেবা সেই সরকারি পরিষেবা যেন দলীয় কোনো প্রতিবন্ধকতায় দলীয় বাধায় যেন সেই পরিষেবা থেকে মানুষ যেন বঞ্চিত না হয় কমিউনিজমের শেষ কথাও তো মানুষ এবং অবশ্যই খেটে খাওয়া মানুষ প্রান্তিক মানুষ কমিউনিস্টদের ভাবনাও তো শেষ পর্যন্ত মানুষকে নিয়ে তো এই প্রশান্ত কিশোরও ভেবেছিলেন যে এই মানুষকে নিয়েই ভাবতে হবে এর মধ্যে দলীয় প্রতিবন্ধকতা আনলে হবে না এর মধ্যে ঝান্ডার রং আনলে হবে না এর মধ্যে তুমি আমি ও সে আনলে হবে না যে সরাসরি মানুষ যে প্রকল্প সরকারি প্রকল্প তার সুবিধা পাক দুয়ারে সরকার ভীষণভাবে তার সফল হয়েছে এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে বিভিন্ন দিকগুলো মিশিয়ে আস্তে আস্তে আমরা যেটা পরবর্তীকালে যে বিপুল জয় এই বিপুল জয়ের পরেও কিন্তু তৃণমূল কংগ্রেস যে ভালো কাজটা করেছে সেই ভালো কাজটা হলো যে প্রশান্ত কিশোরকে এখনও পর্যন্ত তারা দু সাল পর্যন্ত নাকি রেখে দিয়েছে আইপ্যাকের সঙ্গে এখনও পর্যন্ত নাকি দু সাল পর্যন্ত তাদের চুক্তির মেয়াদ বেড়েছে এবং এই চুক্তির মেয়াদ বাড়ার পরেও কিন্তু প্রশান্ত কিশোর ভেবেছেন যে এই তৃণমূল কংগ্রেসকে আসলে দীর্ঘমেয়াদী যদি আপনি রাজনীতিতে টিকে থাকতে চান আপনি যদি দীর্ঘদিন ধরে পলিটিক্সটা করতে চান আপনার যদি রাজনীতিতে যদি আপনার মানুষের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে তাহলে বামপন্থায় আপনাকে হাঁটতে হবে বামপন্থায় হাঁটলে তবেই আপনার রাজনীতি তবেই আপনার যে ভাবনা সেটা কিন্তু দীর্ঘমেয়াদী হবে এবং মানুষের কাছে ভীষণভাবে আপনার গ্রহণযোগ্য হবে একটা দিকে যারা পেটেন্ট নিয়েছে যারা একটা দিকে যারা সিম্বলের ঠেকা নিয়েছে সেই ঠেকাধারীদের যখন একসময় মানুষ পুরো মুছে দিল এই রাজ্য থেকে এই নির্বাচনে প্রশান্ত কিশোর অন্যদিকে ডানপন্থী একটা দলকে আস্তে আস্তে বামপন্থী ঘরানায় চালু মানে চালিত করার চেষ্টা করছেন তিনি বুঝেছেন যে প্রশাসন আর দল এক জিনিস নয় দেখবেন কমিউনিস্টের যারা এর আগে যারা বামপন্থীরা যারা সরকার চালিয়েছে বা যারা হলো আপনার লেফটিস্ট বা সিপিআইএম বা অন্যান্য যারা লেফটিস্ট পার্টি তারা যেটা করে দেখবেন যে প্রশাসনে যে ব্যক্তি থাকেন সে ব্যক্তি কিন্তু দলীয় কোনো পদে থাকেন না যিনি জোনাল কমিটির সেক্রেটারি হন তিনি কিন্তু গিয়ে আবার কোনো জায়গার কোনো সরকারি কোনো পদে গিয়ে বসে পড়েন না তিনি কিন্তু গিয়ে মন্ত্রী সান্ত্রী ব্লকের সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি প্রধান এই পদগুলোতে তারা থাকেন না এখানে কি এখানে পদ আলাদা সরকারি জায়গা আলাদা প্রশাসনের জায়গা আলাদা আর দল আলাদা একই ব্যক্তি যদি সে প্রশাসনেরও মাথা সে দলেরও মাথা সেখানে দাঁড়িয়ে দলের শ্রীবৃদ্ধি ঘটানো সম্ভব হয় না কেন কারণ তখন সে দলটাকে বাদ দিয়ে সে প্রশাসনকে সে মোবিলাইজড করে প্রশাসনকে সে এগিয়ে দেয় দলের থেকেও বেশি তার কাছে গুরুত্ব দলের থেকেও বেশি পায় আমি প্রধান তিনি যে যদি তিনি সেই অঞ্চল সভাপতি হন সেটা কম গুরুত্ব পায় গুরুত্ব পায় আমি প্রধান আমি পঞ্চায়েত সমিতির সভাপতি আমি জেলা পরিষদের সভাপতি আমি মন্ত্রী সেটাই সামনে চলে আসে দশ বিশটা বডিগার্ড ঘোরে মানুষ পাওয়া না পাওয়া নিয়ে আসে দলটা কিন্তু সেখানে গৌণ হয়ে যায় এটাই কিন্তু হয় সেই কারণেই বামপন্থীরা কোনোদিন দল এবং পদ এবং দলীয় পদ আর সরকারি প্রশাসনিক পদ একটা জায়গায় করতেন না এটা দলের ক্ষতি হয় প্রশান্ত কিশোর এসেও কিন্তু তাই দলের পরবর্তীকালে দল বাড়ানোর জন্য সবে তো জিতেছেন এক্ষুনি তো দল বাড়ানোর কোনো দরকার ছিল না কিন্তু একটা ডানপন্থী দলকে বামপন্থী কায়দায় চালিত করে দীর্ঘদিনের একটা পরিকল্পনা দীর্ঘ মেয়াদী একটা ভাবনা প্রশান্ত কিশোর এই তৃণমূল কংগ্রেসকে নিয়ে তিনি দেখছেন তাই তিনি আপনি দেখবেন যে রিসেন্ট তিনি ঘোষণা করেছেন যা যা সুপ্রিমো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই ঘোষণা করেছেন তো মাস্টার মাইন্ড হলো প্রশান্ত কিশোর ডানপন্থী দলে সব হয় না ডানপন্থী দলে এক একজনের পিছনে দেখবেন অমুক নাম তার পিছনে অমুক অমুক অমুক অমুক শেষই হবে না তার পিছনের আপনি যদি পড়তে থাকেন সেই সব আর কেউ কিছু না সেই জায়গায় দাঁড়িয়ে প্রশান্ত কিশোর তার মাস্টার মাইন্ডে তিনি সুপ্রিমোকে বোঝানোর বোঝাতে পেরেছেন যে দল আর আপনার প্রশাসনিক পদকে আলাদা করুন তাহলে যেটা হবে একজন দল চালাবেন দলের শ্রীবৃদ্ধি ঘটাবেন আর একজন স্বচ্ছ প্রশাসন চালাবেন এবং স্বচ্ছ প্রশাসনের উপরেও দলের আপনার নজরদারি থাকবে যিনি প্রশাসনের পদে থাকেন তিনি রাজনৈতিক পদে থাকলে তার নজরদারি কে করবে পঞ্চায়েত প্রধান যদি নিজেই যদি সেই অঞ্চল সভাপতি হয়ে বসেন তাহলে তার ভুল ত্রুটি সেগুলো কে বলবে সেই তখন সায়েন্সা তাই তিনি আলাদা করেছেন বামপন্থী ঘরানায় চালিত করার চেষ্টা করছেন তিনি চেষ্টা করছেন এবং বিধায়কদের একটা বড় অংশের যেটা অন্যান্য যেটা বামপন্থীরা মূলত করে থাকতো যে তুমি তুমি যদি সদস্য হও দলের তাহলে যেটা তোমার হবে সেটা হলো যে তোমাকে তোমার আয় দিয়ে দিতে হবে সেখান থেকে পার্টি তোমাকে লেবি দেবে এত বড় রিক্স না নিলেও মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের বলেছেন যে তাদের আয়ের আগের থেকেও বেশি পরিমাণ সেটা হলো দিতে হবে পার্টিকে দিতে হবে দলীয় তহবিলে কারণ দল চালাতে হবে এবং তিনি প্রশান্ত কিশোর চেষ্টা করছেন আরও যেই দলটাকে অন্তত তারুণ্যের জোয়ার সামনে এনে দেওয়া দেখুন এর আগে আমরা দেখেছি যে আস্তে আস্তে যারা বয়স হচ্ছে বামপন্থীদের এই ঘটনাটা নেই অবশ্য আবার যে বয়স হওয়া পর্যন্তই সেখানে থাকতে হবে পাকা চুল ছাড়া মানে তুমি কিচ্ছু বোঝো না পাকা চুল হলেই তুমি সব বোঝো না হলে তুমি কিছু বোঝো না ইয়াং ছেলেদের এবার ভোটে নামিয়ে দিলেও তারা হেরেছে মানে ওই কিছু বাচ্চা ছেলেরা হেরেছে এতে পার্টি হেরেছে এটা কোনো ব্যাপার না কিছু বাচ্চা ছেলেরা লড়াই করেছে লড়েছে তারা হেরেছে ওটা কোনো ব্যাপার না এরকম একটা ব্যাপার কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশান্ত কিশোর যেটা ভেবেছেন যে নতুন প্রজন্মকে তৈরি করতে হবে এই দলীয় যে পদ্ধতি সেই পদ্ধতির মধ্যে তৈরি করতে হবে এবং তিনি অনুশাসন আনার চেষ্টা করছেন জীবনযাপনে অনুশাসন আনার চেষ্টা করছেন তিনি চেষ্টা করছেন তাদের জীবন দর্শন চলাফেরা যারা তৃণমূলের যারা নেতারা রয়েছেন অনেকের চলাফেরা মানুষের কাছে গ্রহণযোগ্য না ধরে ধরে প্রশান্ত কিশোর কিন্তু বাদ দিয়ে দিচ্ছেন যারা নির্বাচনের সময় খাটেননি যারা লবিবাজি করেছেন বা ধরুন যারা আপনার বিভিন্নভাবে দলকে বিব্রত করে ফেলেছেন বা তাদের জীবন দর্শন সেই রকমভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য না জীবন যাপন সেটা কিন্তু তিনি কিন্তু বাদ দিয়ে দিয়েছেন তাদেরকে বাদ দিয়ে দিচ্ছেন দলে শুদ্ধিকরণ চলছে সেই কারণে আপনাদেরকে আজকে যেটা বলা যে এই তৃণমূল কংগ্রেস বেশ কয়েক বছর এই তৃণমূল কংগ্রেস যদি এই ধারণা নিয়ে চলতে পারে এই অভ্যাসের মধ্যে যদি দল আসে ডানপন্থী তকমা পাওয়া সত্ত্বেও ডানপন্থার থেকে জন্ম নেওয়া সত্ত্বেও এই ঘরানা যদি বামপন্থীমুখী করা যায় তৃণমূল কংগ্রেসের প্রশান্ত কিশোর যে চেষ্টা করছেন তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস আগামী কয়েকটা প্রজন্ম কিন্তু এই রাজ্যে তথা যদি তাদের চিন্তা ভাবনা থাকে গোটা দেশে কিন্তু তারা ছড়িয়ে পড়তে পারবে বামপন্থী ঘরানার মধ্য দিয়ে বামপন্থা যেখানে শেষ হয়ে যাচ্ছে সিপিএমের কথা অনুযায়ী তারা নেই মানে বামপন্থা শেষ না বামপন্থা তৃণমূলের মাধ্যমেও শুরু হতে পারে সেটা কিন্তু প্রশান্ত কিশোর হাতে কলমে তিনি কিন্তু দেখিয়ে দিচ্ছেন আজকের আলোচনাটা এই ছিল যে ডানপন্থী দলের আস্তে আস্তে বামপন্থা ঘরানায় প্রবেশ এবং তার মাস্টারমাইন্ড প্রশান্ত কিশোর আপনারা কি মনে করেন যে তৃণমূল কংগ্রেস সত্যি সত্যি আপনার বামপন্থার ঘরা নাই তারা প্রবেশ করতে পারবে এবং এটা টিকিয়ে রাখতে পারবে না প্রশান্ত কিশোর চলে গেলে আবার যে কি সেই কোন পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস থাকবে ভবিষ্যৎ কি আদৌ তাদের যে নতুন প্রজন্মকে এগিয়ে দিচ্ছেন তাদের সফলতা কতটা আসবে সেটা ভবিষ্যতে বলবে তবু আপনারা কি মনে করেন আমাদের নিশ্চিতভাবে আমাদের কমেন্ট করে জানান এবং কমেন্ট করার পরে আমরা আলাদাভাবে আপনাদের কাছ থেকে সমৃদ্ধ হই আপনাদের কমেন্ট আমাদের কাছে ভীষণভাবে অক্সিজেন যোগায় আপনারা কমেন্ট করবেন এবং অবশ্যই আপনারা ভিডিওটি লাইক শেয়ার করবেন অন্য বিভিন্ন দিকে আপনারা ছড়িয়ে দেবেন সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সঙ্গে রাখুন খবর প্লাসকে আজকের এপিসোড এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো পর্ব নিয়ে অন্য কোনো এপিসোডে ততক্ষণের জন্য নমস্কার